আজকে আমি ব্রেড ক্রিসপি বানাবো তার জন্য আমি ব্রেডগুলোকে এইভাবে ছোট ছোট করে পিস করে আমি সেকে নিয়েছি কড়াইতে যাতে কড়কড়ে হয়ে যায় আর যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো আমি গাজর নিয়েছি বিট নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর আলু এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সামান্য নুন মাখিয়ে নিয়েছি এতে আর আমি এতে একটা মিক্সচার তৈরি করেছি তাতে আমি কর্নফ্লাওয়ার আর আর ময়দা দিয়ে দিয়ে এইভাবে আমি বাটার তৈরি করেছি দেখুন আর এতে আমি সামান্য নুন দিয়েছি দিয়ে আমি এই যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো আমি এতে মিক্সড করছি আমি এগুলোকে ফ্রাই করবো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে আমি আবার এতে দু চামচের মতো গন খাওয়া দেখুন শুকনো শুকনো করে জল জলে থাকবে না কড়াতে কড়াইতে তেল গরম দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে আমি সব যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো সব আমি ভেজে নেবো বললাম বাকিগুলো আমি এইভাবে ভেজে নেবো আমরা দিচ্ছি এই এইভাবে আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি এরপর আমি যে কড়াইতে যে তেলটা ছিল তাতেই আমি রান্না করছি আবার এরপর আমি এতে আমি আট দশ পিস রসুন এই এইভাবে কেটে নিয়েছি দেখুন ছোট ছোট করে সরু সরু করে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এটা রসুনটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দুটো পেঁয়াজ নিয়েছি আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে আমি এতে যে আমি ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে গেছে আমি আর এতে যে একটা টমাটো আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য আমি একটু নুন দিচ্ছি

দু চামচের মতো আমি টমেটো সস দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি সেই যে আমি সেই সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এতে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি যে ব্রেডগুলো আমি সেকে রেখেছিলাম কড়কড়ে করে সেইগুলো আমি এতে দিয়ে দিচ্ছি দেখুন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি ব্রেডগুলো সব সবজির সঙ্গে মিক্সড হয়ে গেছে এরপর আমি এতে কালো মরিচের গুঁড়ো দিচ্ছি সব শেষে ধনে পাতাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে আর যদি আমার রেসিপিটি পছন্দ হয় আপনারা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি ক্লিক করতে একদম ভুলবেন না প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে